আরে চোখ দুলে দেখো না কে এসেছে আরে চোখ দুলে দেখো না কে এসেছে আরে চোখ দুলে দেখো না কে এসেছে আবার সানাই বেজেছে আরে চোখ যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি পারবে না কেউ তোমার আমার মাঝে পারবো তাকে ভেঙে দিতে যাব যখন ভালো দেখেছি সাত মাথা বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাব যখন ভালো দেখেছি সাত মাথা বেঁধে নিয়ে যেতে এসেছি আরে চোখ তুলে দেখো না কে এসেছে আরে চোখ তুলে দেখো না কে এসেছে আরে চোখ তুলে দেখো না কে আরে চোখ সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা